সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অ্যাডমিশন নিয়ে কথা বলতে যাচ্ছি আমাদের কাছে যারা অ্যাডমিশন নিতেছেন অনেকে আমাদের অ্যাডমিশন ফর্মটা ফিল করতে পারতেছে না তাদের জন্য আজকে ভিডিওটা করা হয়েছে তো আমাকে অনেকে মেসেজ করতেছে ভাই আপনাদের এখানে কিভাবে অ্যাডমিশন নিব আমি তো প্রসেসটা বুঝতে পারতেছি না আপনারা যেটা করবেন সরাসরি আমাদের এখানে লিখতে পারেন নিউ লাইফ লার্নিং আইটি লিখলেও হবে আবার অথবা ফুল নামও লিখতে পারেন লিখলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে প্রথমেই new life learning IT institute এটা লিখলে চলে আসবে অথবা আপনি শুধু ইউটিউবে এবং ফেসবুকে যাও লিখতে পারেন এটা হ্যাঁ লেখার পরে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল আমরা ওয়েবসাইট ইউআরএল হচ্ছে এটা আপনি এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো আমরা দেখেন সরাসরি যেহেতু আপনি ফোরটি পার্সেন্ট পেমেন্ট করতে চাচ্ছেন আমরা একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে এই অপশনটা দেওয়া আছে দেখেন পেমেন্ট করতে চাই ফর্টি পার্সেন্ট পেমেন্ট করতে চাই বা চল্লিশ পার্সেন্ট পেমেন্ট করতে চাই হ্যাঁ তো এখানে হচ্ছে মাসিক পেমেন্ট সেটা আলাদা এটা আপনার জন্য না আপনি এটাতে ক্লিক করবেন তো আপনার এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে চল্লিশ পার্সেন্ট পেমেন্ট করতে চাই এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন অবশ্যই এটা একটা দেখবেন একটা সেকেন্ড এবার দেখার পরে এবার দেখেন এখানে লেখা আছে অ্যাড টু কার্ডের করার পরে এখানে দেখা লেখা থাকবে টিক মার্ক উঠবে চল্লিশ পার্সেন্ট পেমেন্ট করতে চাই has been added to card তো আমরা এখান থেকে ভিউ কার্ডটা করব ভিউ কার্ডে ক্লিক করব ভিউ কার্ডে ক্লিক করার পরে এখানে আমাদের কোর্সের পেমেন্ট যেটা করতে চান সেটার সম্পর্কে বলে দিবে সবকিছু যে প্রোডাক্ট একটা এটা প্রাইসিং চার হাজার টাকা কোয়ালিটি এখানে যদি আপনি দুইটা দেন তাহলে কিন্তু দুইটার প্রাইস হয়ে যাবে যদি আপনারা দুইজন হন তাহলে দুইজনের জন্য দুইটা সিলেক্ট করতে পারেন তাহলে একবার পেমেন্ট করতে পারেন আপাতত এই কোয়ালিটি একটা রাখবেন কারণ এখানে যেহেতু আপনি ফার্স্ট টাইম চল চার হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নিতে চাচ্ছেন এটা করার পরে আপডেট করবেন হ্যাঁ আপডেট চাইলে করতে পারবেন না চাইলে না করতে পারেন তো এটা করার পরে আমরা দেখেন প্রসেস টু চেক আউট আমরা ক্লিক করবো তো চেকআউটে ক্লিক করার পরে এখানে আমাদের সমস্ত ইনফরমেশন দিতে হবে ধরেন আমার সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে পেমেন্ট আপনি তিনটা মাধ্যমে পেমেন্ট করতে পারেন বিকাশ নগদ রকেট তো আপনি এখানে আমাদের এই নাম্বারে টাকা পাঠাবেন এই নাম্বারে টাকা পাঠানোর পর এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা আপনার নাম্বারটা দিবেন এবং এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে সাবমিট করবেন বা প্লেস অর্ডার করবেন তাহলে আমরা এটা পেয়ে যাব আমাদের অর্ডারটা হয়ে যাবে বা আমাদের কোর্সে অ্যাডমিশন হয়ে যাবে দেন আমরা এটা ফাইনালি ভেরিফাই করে আপনাকে অ্যাডমিশন কনফার্ম করে দিব তো এখানে সমস্ত কিছু দিবেন আপনার নাম দিবেন এখানে একটা যে কোনো একটা জিনিস দিয়ে দিবেন মানে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানির নাম থাকলে দিবেন না থাকলে দিবেন না ঠিকানা দিবেন আমার যেমন করে দিচ্ছি ঠিকানা জিপ কোড ফোন নাম্বার এমএল ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়ার পরে সব টাকা পেমেন্ট করার পরে আপনি অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে আশা করি মোটামুটি